أما زلت مستيقظة؟ أما زلت مستيقظة؟ أما زلت مستيقظا أما زلت مستيقظا আমা ঝালতা মুস্তাকিজান তুমি এখনো জেগে আছো আমা ঝালতা মুস্তাকিজান তুমি এখনো জেগে আছো are you still awake are you still awake আ কোনো কিছু প্রশ্ন করতে শুরুতে আ ব্যবহার করা হয় মাঝালতা অর্থ এখনো মুস্তাইকিজান অর্থ জেগে আছো لماذا لا تنامي؟ لماذا لا تنامي؟ لماذا لا تنامي؟ লিমা যা তানামি লিমা যা লা তানামি কেন তুমি ঘুমাওনি কেন তুমি ঘুমাওনি why did not you sleep why did not you sleep লিমা যা অর্থ কেন লা তানামি কেন ঘুমাওনি كيف أنام ومولاتي آتون خاتون أسيرة؟ كيف أنام ومولاتي آتون خاتون أسيرة؟ আনামু ওয়া মাওলাচি আতুন খাতুন আসিরা কেফ আনামু ওয়া মাওলাতি আতুন খাতুন আসিরা অর্থ কিভাবে ঘুমাবো আমার লেডি আতুন খাতুন বন্দি কিভাবে ঘুমাবো আমার লেডি আতুন খাতুন বন্দি how could I sleep and my lady আতুন খাতুন ইজ ক্যাপটিভ কেপ অর্থ কিভাবে আনামু অর্থ ঘুমাবো মাওলাতি আমার লেডি আতুন খাতুন নাম আতুন খাতুন নাম আসিরা অর্থ বন্দি قلت لك قلت لك قلت لك قلت لك I told you কুল তুলাকি কুল তুলাকি আমি তোমাকে বলেছিলাম আমি তোমাকে বলেছিলাম I told you I told you غدا صباحا سنذهب إلى التاجر غدا صباحا سنذهب إلى التاجر গদান সবাহান সা নাজহাবু ইলাত তাজের গদান সবাহান সা নাজহাবু ইলাত তাজের আগামীকাল সকালে আমরা ডিএলের কাছে যাব আগামীকাল সকালে আমরা ডিএলের কাছে যাব tomorrow morning we will go to the DLR গদান আগামীকাল সোবাহান সকালে সানাজাবু আমরা যাব ইলা তাজের ব্যবসায়ীর কাছে